আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাসব্যাপী দুস্থ ও দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে BGB Cox's Bazar region commander brigadier general Nazmul Sakib গতকাল রোববার বিকেলে কক্সবাজার চৌত্রিশ বিজিবি স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় রিজিয়ন কমান্ডার বলেন রমজান মাস সংযমের মাস এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের বিজিবি সবসময় সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি এ সময় বিজিবির Ramu sector commander colonel Mehedi Hussain Kabir চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন উখিয়ায় কেঁচু বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে খামারিরা অনেকেই কেঁচো সার বিক্রি করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন পরিবারও এসেছে সচ্ছলতা তাদেরই একজন উপজেলার ফালংকালী ইউনিয়নের তৈলখোলা গ্রামের আলমাস খাতুন তিনি মাসে এক টন কেঁচু সার উৎপাদন করে বিক্রি করছেন এতে তার মাসে পঁচিশ হাজার টাকা আয় হচ্ছে তার মতো রেহানা আক্তার শাহানা আক্তার আয়সা বেগম ও আমির হুসেন সহ চল্লিশ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে সাফল্যের মুখ দেখেছেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমদ জানান ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে কম খরচে ফলন উৎপাদনের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার পঞ্চাশ শতাংশ কমানো সম্ভব টেকনাপে অভিযান চালিয়ে দুই কেজি আটাত্তর গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এ সময় উনচল্লিশ প্যাকেট রিচ কফি বিশ কেজি কারেন্ট জাল আশি কেজি সুতার জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয় আটক মাহমুদুল্লাহ টেকনাফ উপজেলার বড়ইতলির বাসিন্দা গতকাল রোববার রাতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বড়ইতলি নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বা মায়ানমার থেকে বাংলাদেশে ঢোকার খবর পায় বিজিবি এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালানোর মাধ্যমে মাদক ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করে বিজিবির অধিনায়ক জানান এই ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে রামুস্ত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইদ মোহাম্মদ বেলাল হায়দারের সভাপতিত্বে এতে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাজিবুল ইসলাম সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাকরিয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এদিকে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের এতে কক্সবাজার প্রেস ক্লাবের সহসভাপতি আয়াসুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দ আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত বা সতর্কবাণী নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে আগামীকালের সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছয়টা নয় মিনিটে এবং শেহরির শেষ সময় ভোর রাত চারটা বত্রিশ মিনিটে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে